بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله আউলিয়া আল্লাহ আল্লাহর ওলিগণ সুবাহান আল্লাহ কার ওলিগণ আল্লাহর ওলিগণ আল্লাহর ওলিগণ সাবধান সাবধান আমি আল্লাহর যারা ওলি আমরা আল্লাহর বান্দা আমরা আল্লাহর কি বান্দা বান্দা থেকে যখন একটু সিনিয়র হয়ে যায় তখন এটাকে আল্লাহ বলেন আমার বলি সোহান আল্লাহ সাবধান সাবধান আল্লাহর আউলিয়াই ক্রাম ওলিগণ লা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নাই কি নাই ভয় নাই আপনি কবরে যাবেন কবরের ভয় আছে কিনা আছে আপনি ফুলসিরাতের বয় আছে কিনা আছে হাসরের ময়দানের ভয়াবহ বয় আছে কিনা আছে এটা আপনার আছে আমার আছে আল্লাহ বলতেছেন যারা আমার ওলি আউলিয়া আল্লাহ তাদের কোনো ভয় নাই সুহান তাদের কোনো বই নাই সবাই সমান নয় বুহারি শরীফ সেখানে একটা পরিচ্ছদ আছে বাবু কয় হাজার সত্তর হাজার আল্লাহর স্পেশাল বন্দা জান্নাতে যাবে তাদের কোনো হিসাব নিকাশ হবে না একটু বড় করে বলবেন না সুবাহ আপনাকে ফতোয়াবাজি করবে নবীরা পর্যন্ত ইয়া নফসি ইয়া নফসি করবে সেখানে আল্লাহর বলিরা আপনাকে বাঁচাবে কিভাবে উচ্চারণ বলেন নাউজুবিল্লাহ কি পড়েছেন হাদিস বুখারি শরীফ আসছে আল্লাহর কিছু বিশেষ বান্দা বুখারি শরীফ আসছে প্রায় সত্তর হাজার আল্লাহর বান্দা কেয়ামতের ময়দানে বিনা হিসাবে উৎসাহ উদ্দীপনের সাথে তারা জান্নাতে চলে যাবে সবাই কি সমান সবাই সমান নয় বুখারী শরীফের হাদিসের পাক আসছে লম্বা হাদিসে পাক যে হাদিসের মধ্যে বলা হচ্ছে কিয়ামতের ময়দানে আম্বিকরা নফসি নফসি করবেন ঠিক আছে কিন্তু সকল নবী করবে না আমাদের নবী নফসি নফসি করবে না আমাদের নবী ইরফা সবাই নফসি নফসি করবেন আমার নবী নফসি নফসি করবেন